আজকে আমি কথা বলবো কীভাবে আপনি ইনস্টাগ্রামে এক হাজার ফলোয়ার নেবেন মাত্র এক থেকে দুশো টাকার মধ্যে কমপ্লিটলি করে ফেলতে পারবেন এটাকে আমরা বলে থাকি প্যানেলের কাজ আমরা যারা করি বা প্যানেল এটাকে বলা হয় প্যানেল ওকে এই তিনটা ওয়েবসাইট আমি রাখছি আপনাদের জন্য বেস্ট আমি সবসময় যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে best S M M dot com এটা হচ্ছে সবচেয়ে আমার কাছে বেস্ট মনে হয় আপনি চাইলে ইউজ করতে পারেন এখানে আমার যতগুলো স্টুডেন্টদেরকে এবং আমাদের নিজের জন্য যতগুলো সার্ভিস ইউজ করছি সবগুলোই একদম অ্যাকুরেট হয়েছে সেজন্য আমি এটা সাজেস্ট করতেছি মোটামুটি এগুলো আমি ইউজ করি নাই দেন এগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না দেন দামও বেশি আপনি যদি একটু দেখাই আপনাদেরকে ধরেন এখানে ধরেন আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিই আমার চাচ্ছি কি ফলোয়ার ইনস্টাগ্রামের রিয়েল ফলোয়ার ওকে দেখি তো ইনস্টাগ্রামের ফলোয়ার চাচ্ছি এখানে কমেন্ট আছে দরকার নেই এটা আমার দরকার হচ্ছে follower okay follower granted follower তো আমি চাচ্ছি যে এক হাজার ফলোয়ার লাগবে আমার ধরেন আপনি এখানে ধরেন এক হাজার এক হাজার দিলেন এক হাজার ফলোয়ারের দাম পড়তেছে মাত্র জিরো দশমিক টোয়েন্টি সেভেন স্যান্ড বিষয়টা বুঝতে পারছেন একদম দেখেন ইনস্টাগ্রাম ফলোয়ার গ্রান্টেড আর এবার যদি আমি এখানে আসি এখানে যদি এটার নাম হচ্ছে S M M lite dot com আপনি যদি এখানে আসে আর যদি ইনস্টাগ্রামের ফলোয়ারটা লিখে দেন আমি দেখি Instagram like like okay promotion এগুলো কিন্তু খুবই ভালো একটা সাইট বলতে পারেন এখান থেকে মূলত ফাইবার মার্কেট পেজে কাজ করা হয় কোনো কিন্তু বট হয় মানে, মানে বট হয় না এগুলো তারা করে কি তাদের নিজস্ব মেবি অ্যাকাউন্ট তৈরি করা আছে অনেকগুলো কোম্পানি সিস্টেম তাদের ওইগুলাই ওইখান থেকে মেবি তারা ফ্লাপ করে দেয় নাহলে বট দেওয়া তো আর পসিবল না বট তো সর্বোচ্চ আপনার এক মাস দুই মাস থাকবে তাই না কিন্তু এখানে দেখা যায় এটা লাইফ টাইম থাকবে আপনার অ্যাকাউন্ট যতদিন আছে এটা আছে তো সেজন্য আমি সাজেস্ট করতেছি এটা আপনি ইউজ করতে পারেন দেখেন এখানে যখন আমি আসছি এক হাজার ইনস্টাগ্রাম ফলোয়ার মোটামুটি এক হাজার যখন আমি বলছি চার্জ করতেছে থ্রি দশমিক thirty second thirty cent okay আর এখানে যদি আমি ইয়ে, ই করি এখানে ওয়ান দশমিক seven dollar seventeen dollar okay তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই সব মানে এই ওয়েবসাইটটা খুবই ভালো কারণ এখানে আপনার মোটামুটি জিরো দশমিক টোয়েন্টি সেভেন সেন্ট কিন্তু আমাদের লাগতেছে তার মানে আপনি যদি এখানে এক হাজার রিয়েল ফলোয়ার নেন তাহলে আপনার খরচ হইতেছে মাত্র কয় টাকা বিশ টাকার বাইশ টাকার মতো এরকম আর এখানে যদি আপনি নেন এক হাজার তাহলে আপনার কিন্তু খরচ পড়তেছে হচ্ছে তিন ডলার আর এখানে যদি নেন আপনার খরচ পড়তেছে এক ডলার মোটামুটি এখানে একশো একশো বিশ তিরিশ টাকা চল্লিশ টাকা পড়তেছে এখানে এখানে পড়তেছে হচ্ছে দুই তিনশো টাকা আর এখানে যদি নেন তাহলে আপনার পড়তেছে বিশ টাকা এখন আপনি ডিসাইড করবেন আপনি কোনটা নিতে চান ঠিক আছে আমি সাজেস্ট করবো আপনি এটাতে কাজ করে দেখতে পারেন ফার্স্ট টাইম তো যাই হোক আমি এই দুই এখানে কয়েকটা প্যানেল আছে যেমন এটা হচ্ছে fibre nine nine dot com আরেকটা হচ্ছে আপনার এস এম এম লাইট এটার নাম হচ্ছে best S M S M M dot com তো আমি এটা ইউজ করে থাকি তো আপনার চাইলে ইউজ করতে পারেন আর আপনি এখানে মোটামুটি সিস্টেমগুলো আছে আর এই সিস্টেমটা এই পুরো সিস্টেমটাকে বলা হয় মূলত ব্ল্যাক হ্যাট মার্কেটিং যারা ব্ল্যাক হ্যাট মার্কেটিংয়ের ক্লাসগুলো দেখছেন তারা এটা খুবই ভালোভাবে বুঝতে পারবেন আমি সেখানে দেখাইছি কীভাবে অ্যাকাউন্ট করতে হয় অবশ্যই অ্যাকাউন্ট আপনারা যে কেউ করতে পারবেন একদম সিম্পল তো আসি একটু আপনাদের পরিচয় করা দিই বিষয়টা বিষয়টাকে যেমন এখানে দেখেন নিউ অর্ডার যেমন আপনি যদি কোনো অর্ডার করে থাকেন তখন সে অর্ডারগুলো আপনি মানে এখান থেকে নতুন অর্ডার আপনি করতে পারবেন আর অর্ডারস মানে হচ্ছে আপনি যে অর্ডারগুলো করছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার অর্ডারটা পেন্ডিংয়ে আছে প্রসেসিং চলতেছে কমপ্লিট হয়েছে কি না তারপরে এগুলা ক্যান্সেল হয়েছে কিনা এইগুলো আপনি এখান থেকে খুব সিম্পলি দেখতে পারবেন এবং কতগুলো সার্ভিস কতগুলো পূরণ হয়েছে সবগুলো এখানে শো করবে ঠিক আছে এগুলো হচ্ছে সার্ভিস তারা এই প্যানেলের মাধ্যমে কি কি সার্ভিস দিতেছে সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন তো এটা হচ্ছে অ্যাড এ ফান্ড এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস যেখানে আপনি টাকা ফান্ড অ্যাড করার সাথে সাথে আপনাকে এখানে তারা ডলারটা অ্যাড করে দেবে এখানে দেখেন তারা কিন্তু পেমেন্ট মেথডটা একটু আপনি ভালো করে দেখতে পারেন এখানে বলা আছে bKash Rocket Nagad credit card debit card Visa Mastercard okay তো আপনি চাইলে এইগুলোর মাধ্যমে কিন্তু আপনি মানে এখানে টাকা লোড করে নিতে পারেন বা ভরতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে ভরতে পারেন বলতে আপনি এখানে তাহলে উপরেরটা সিলেক্ট করেন আপনি চাচ্ছি যে আপনার এখানে সবগুলো কারেন্সিতেই এখানে অ্যাভেলেবল আছে আপনি বিকাশটাই সিলেক্ট করে দেন আমি বিকাশটাই সিলেক্ট করে দিলাম আর এখানে দেখেন যখন বিকাশটা সিলেক্ট করলাম এখানে কি বলা আছে অ্যামাউন্টের জায়গায় আপনি কত ডলার অ্যাড করতে চান তা লিখুন যেমন দুই অথবা দশ অথবা বিশ অথবা একশো এইভাবে আপনি এমনকি আপনি চাইলে দুইয়ের অধিক যে কোনো অ্যামাউন্ট লিখতে পারেন যেমন টু দশমিক মানে দুই দশমিক পাঁচচল্লিশ বা সাত দশমিক বিরাশি বা দুশো পাঁচ দশমিক পঞ্চান্ন ইত্যাদি অর্থাৎ আপনি যতটুকু ডলার অ্যাড করতে চাচ্ছেন তাই এখানে লিখতে হবে ওকে অ্যামাউন্ট ধরেন আমি চাচ্ছি তিনশো টাকা তিনশো টাকা লোড করব তো আপনি এখানে দেওয়ার পর এবার আপনি যেটা করবেন টার্ম অ্যান্ড কন্ডিশনের সাথে আপনি এগ্রি আসেন বলে আপনি পে করবেন এবার আমি যাই দেখি নেক্সট পেজটায় তারা কি বলে আপনাকে আমি অ্যাডটা দেখাই দিতেছি ঠিক আছে তো এইভাবে আপনাকে অ্যাড করে করে নিতে হবে তো এখানে দেখেন আপনাকে তারা একটা প্যানেলে নিয়ে আসছে মানে সরি একটা মানে টাকা ফান্ড অ্যাড করার জায়গা নিয়ে আসছে এখানে কোনটাতে করতে চান যেমন এগুলো হচ্ছে আপনার ডাচ বাংলা ব্যাংকের দিকে আরও কোনো কিছু আছে কি না মোবাইল ব্যাংকিংয়ে আপনি এখানে দেখেন কার্ড কার্ড সিস্টেম আছে আপনি যাবেন হচ্ছে এখানে ক্লিক করবেন মোবাইলে মোবাইলে ক্লিক করলে আপনার বিকাশ রকেট নগদ বিকাশ রকেট নগদ ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন যদি আপনি বিকাশে করতে চান তাহলে বিকাশটা সিলেক্ট করবেন ধরেন আমি বিকাশটা সিলেক্ট করলাম আপনি এবার বিকাশটা সিলেক্ট করার পর এখানে তাদের এই নাম্বারে এখানে বলতেছে go your bKash menu by dialling okay এটা ডায়াল করতে বলতেছে এটা ডায়াল করলে আপনি বিকাশের অপশানে যাবেন যাওয়ার পর দিস পেমেন্ট চুজ পেমেন্ট একটা পেমেন্ট চুজ করবেন তারপর enter the merchant bKash amount number okay এটা হচ্ছে তাদের মার্সেন্ট নাম্বার আপনাকে পে করে দিতে হবে এখান থেকে মেবি মার্সেন্ট ওইখানে সিলেক্ট করা আছে বিকাশে তো ওইটা করার পর আপনি ইন্টার দ্য অ্যামাউন্ট ওকে যে কোনো একটা অ্যামাউন্ট আপনাকে দিতে হবে রেফার আপনি রেফার কোড দিতে পারেন এক ইন্টার দ্য কাউন্টার নাম্বার দিতে পারেন এক ইত্যাদি এগুলো আসতে পারে তারপরে আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন confirm S M S bKash মানে আপনার যে কোডটা আছে সেটা আপনার যে ট্রানজ্যাকশন আইডিটা আছে ট্রানজ্যাকশন আইডিটা আছে সেটা আপনার এখান থেকে এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিবেন দিয়ে দিলে হয়ে যাবে দিয়ে দিয়ে ভেরিফাই করে দিবেন তারা কিছুক্ষণের ভিতরে চেক করে আপনাদেরকে জানাবে যে আপনার টাকাটা অ্যাড হয়েছে কিনা আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এই হচ্ছে কাজ এবার আমি একটু আপনাদের সার্ভিসগুলো দেখাই কতটা কমে আপনি এই সার্ভিস ভালো একটা সার্ভিস কিন্তু পাচ্ছেন বাংলাদেশে অনেকজন আছে ছেলেরা এইভাবে আপনাদেরকে অর্ডার করে তাদের নিজস্ব ওয়েবসাইটে অর্ডার করায় দেন তারা এখান থেকে মূলত সার্ভিসগুলো কিনে থাকে আর তারা যেটা করে একশো থেকে দুশো টাকা কিন্তু সার্ভিসগুলো দেয় ঠিক আছে দুশো তিনশো টাকা তো আমাদের কিন্তু এতটা লাগতেছে না আমরা কিন্তু সামান্য কয়েকটা সিস্টেম দেখে কিন্তু আমরা নিজেদের কাজ নিজেরা করি এখানে এমন কোনো জিনিস নাই যে নাই সবই আছে আপনি সব ধরনের সার্ভিসগুলো এখান থেকে কিন্তু নিতে পারেন ইজিভাবে ঠিক আছে ইউটিউবের সাবস্ক্রাইবার ফেসবুকের ফলোয়ার টুইটার টিকটক মানে যা কিছু চান আর কি লিঙ্কডিন টেলিগ্রাম সবই এখানে আছে তো আপনি এইভাবে কাজগুলো করতে হবে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবার অর্ডার করবেন কিভাবে ধরুন আমি চাচ্ছি যে ইনস্টাগ্রাম বা ইউটিউবের টার্গেটিং ভিউ ওকে অ্যাডক ভিউ মানে বুস্ট করে দিবে এগুলো তো আপনি এখানে টার্গেটিং দিয়ে দিলেন দেওয়ার পরে এখানে আপনার ধরেন যে ভিডিওটি মানে ভিউ চাচ্ছেন সেই ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিবেন ধরেন আমার এই ভিডিওতে লিঙ্ক চাচ্ছি এখানে কত ভিউ চাচ্ছেন ধরেন দুই হাজার চাইলাম দুই হাজার ভিউ চাইলাম মোটামুটি আমার এখানে কত আছে চার ডলার দুই হাজার ভিউর দাম কত আছে আমার চার ডলার তো আপনি এখানে সাবমিট করে দিলে কিন্তু অর্ডারটা হয়ে যাবে যখন আপনার টাকাটা ফান্ড অ্যাড করা থাকবে আর এটাকে আমি বলে থাকি এটা আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা পার্ট নাম হচ্ছে ব্ল্যাক হ্যাট মার্কেটিং তো আপনি এভাবে কিন্তু কাজগুলো করে ফেলতে পারেন